nishi divanishi হজরতপুর ইউনিয়ন খান্দি গ্রামে যে ওনাদের উৎপাদন খরচ এবং আয় কি ধরনের হইতেছে সে ব্যাপারে আমরা আলাপ করব আপনার নাম কি ভাই আমার নাম মোহাম্মদ মহসিন এই যে আপনাদের এখানে ফসলের উৎপাদন কেমন ফসলের উৎপাদন এই বছরটা একটু কম হচ্ছে ঠিক আছে ফসল কম হচ্ছে পিছিয়ে বিভিন্ন বৃষ্টি বাদলে মার খেয়ে গেছে গা এটা বৃষ্টিতে পরে এই পচা লাগে সিম খেতে যে পচা লেগে গেছে গা কিন্তু সিমের দামটা তো এমন পাচ্ছি না আপনি এইখানে কয় বিঘা জমি আছে আপনার আমার আছে এক বিঘা সিম খেত আছে আচ্ছা খেত কফি খেত আমাকে ভাইয়ের পাশাপাশি হ্যাঁ, কফি তো এখন আপনার পাঁচ টাকা দশ টাকা কপি হ্যাঁ, কিন্তু বাজারে বিক্রি করে তিরিশ টাকা নাকি হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ ওরা এই টাকাটা আমাদের এটা পায় না ঠিক আছে আমরা দাম মনে করুন যে পনেরো টাকা কপি হ্যাঁ কপি আর এই সিমের মানে আপনাদের দশ টাকা বারো টাকা বিশ টাকা সর্বোচ্চ মানে যখন দাম বাড়ে তখন বিশ টাকা আর নিম্ন কম দশ টাকা বারো হ্যাঁ, টাকা যে বিক্রি যে ফসল আপনাদের এখানে বিক্রি হয় তার থেকে আপনাদের কিরকম বছরে কিরকম লস লস আপনার বাকি জায়গায় যদি আপনার চিমের মাছা যখন তৈরি করি তখন পঁয়ত্রিশ হাজার টাকা তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা খরচ হয় ঠিক আছে যে এই বছর আমি এক পাখি জায়গা আমি করছি পঁয়ত্রিশ হাজার টাকা খরচ গেছে আমি মাত্র বেশি বারো হাজার টাকা আর তো আমার মনে করেন যে আড়াইশ হাজার টাকাই আড়াইশ হাজার টাকাই লস হ্যাঁ নাই যেখানে মানে আপনার মাছা দিতে হ্যাঁ। খরচ লাগতেছে পঁয়ত্রিশ হাজার টাকা হ্যাঁ, হ্যাঁ। সেখানে আপনার পুরো এই পর্যন্ত আপনাদের বিক্রি করছেন বারো তেরো হাজার টাকা বিক্রি হয়েছে বারো তেরো হাজার টাকা যদি বিক্রি করেন যে আপনার গাছ টাছ লাগাইতে পর্যন্ত আপনার কত খরচ হয়েছে আপনার গাছ মোটামুটি তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা খরচ গেছে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা খরচ হয়েছে মনে করেন এই পর্যন্ত বা সামনের দিকে বিক্রি হবে কত বারো থেকে পনেরো হাজার হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, বারো থেকে পনেরো হাজার বিক্রি হচ্ছে বিক্রি কিন্তু তাহলে পঁয়ত্রিশ হাজার টাকা যদি পনেরো হাজার টাকা যায় আর কত থাকে তো মোটামুটি দেখেন আমরা আঠারো হাজার টাকার মতো তো প্রায় আঠারো হাজার টাকার মতন আবার আপনাদের ভর্তুকি দিতে হচ্ছে তাহলে আগামী বছর আপনারা কি এই সিমের বাগান করবেন কিভাবে করব দেখেন এই দাম কম পাইতেছি আবার আপনার গাছ নষ্ট হয়ে জায়গা গাছ হ্যাঁ। বিভিন্ন পোকামাকড়ে ওষুধ পানি দিতে হয় সাথে আমি আলাপ করে দেখলাম যে আস্তে আস্তে কৃষকেরা উৎপাদন থেকে বিরত থাকতেছে তাহলে আমাদের সরকারের উচিত এই ধরনের পদক্ষেপ এই ধরনের অসুবিধাগুলো পদক্ষেপ নেওয়া একান্তে প্রয়োজন উৎপাদন খরচ থেকে আপনার ব্যয় হয়ে যায় বেশি কারণ যে খরচ ওনারা করেন সেই খরচ দেখা যায় যে ফসলাদি বিক্রি করে ওনারা উঠাতে পারেন না প্রায় প্রতি বছর ওনাদের হাজার হাজার টাকায় ওনাদের গচ্ছা দিতে হচ্ছে তাহলে পরবর্তী কৃষকেরা যে কৃষি কর্ম করতে উৎসাহিত হবে না দিন দিন যে কৃষক জমির ফসলাদি উৎপাদনে বিঘ্ন ঘটবে আমি মনে করি